উনিশশো সত্তর আশির দশকে যখন জাপান বিকাশ এবং প্রগতির দিকে ছুটছিল তখন এই উজ্জ্বলতার মধ্যেই এক অন্ধকার জাপানের জনগণকে ঘিরে রেখেছিল যেখানে মানুষ ভয়ের ছায়ায় দিন কাটাচ্ছিলেন ভয় এমন একটা জিনিসের যা সত্যি সত্যি রয়েছে নাকি কাকতালীয় কোনো ঘটনা তা বলা মুশকিল এই ভয়টা এমন এক সুন্দরী মহিলার যাকে বাইরে থেকে দেখতে তো খুবই সুন্দর কিন্তু আড়ালে থাকা তার চেহারা খুবই ভয়ঙ্কর এবং মারাত্মক এটি এমন এক আত্মার ভয় যা জাপানের অলিগলিতে প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিল যার নাম শুনলে জাপানের জনগণ ভয়ে কেঁপে উঠত ছো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই মহিলাকে নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তীতে আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক জাপানের অলিগলিতে কুচিসাকে ওনা ঘুরে বেড়াতো এবং তার সামনে কোনো মানুষ বা বাচ্চা পড়লে তাদেরকে তার শিকার বানাতো তার মুখ সবসময় সার্জিক্যাল মাস্ক দ্বারা ঢাকা থাকতো এবং সে প্রথমেই লোকজনদের কাছে গিয়ে জিজ্ঞেস করত আমি কি দেখতে সুন্দর শুনতে এই প্রশ্নটি খুবই সাধারণ মনে হয় কিন্তু এই প্রশ্নটির উত্তর খুবই মুশকিল এবং ভয়ানক কারণ এই প্রশ্নের উত্তর আপনার প্রাণ নিতেও পারে আবার আপনার প্রাণ বাঁচাতেও পারে কিন্তু সমস্যা হলো এই প্রশ্নের কোনো সঠিক উত্তর নেই যখন কেউ তার এই প্রশ্নের উত্তরে না বলে তখন থাকে ওনা তাদেরকে কাছি দিয়ে আঘাত করে মেরে ফেলে আর যদি কেউ তার উত্তরে হ্যাঁ দেয় তাহলে সে তার মুখের সার্জিক্যাল মাস্ক খুলে ফেলে এবং তারপর সে আবার তাদেরকে জিজ্ঞেস করে আমি কি দেখতে সুন্দর কিন্তু তারপর তার সেই ভয়ানক কাটা মুখ দেখে সবাই আটকে ওঠে তারপরে যদি তার উত্তরে কেউ না বলে তাহলেও তাকে কাছি দিয়ে আঘাত করে মেরে ফেলে কিন্তু কেউ যদি তারপরে হ্যাঁ উত্তর দেয় তাহলে কুচিসাকে তাকে মেরে ফেলে না ঠিকই কিন্তু তার মুখের মতো তার মুখও কাছি দিয়ে কেটে দেয় এবং এর ফলে অনেকের মৃত্যুও হয় কিন্তু যারা বেঁচে থাকে তারা তাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাকে কোনোদিনও ভুলতে পারে না উনিশশো সালের পুরো দশক জাপান এই ভয়ঙ্কর আত্মার ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল এতটাই ভয় যে কেউ তাদের বাচ্চাদেরকে বাড়ির বাইরে যেতে দিত না এবং অনেকে তাদের বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছিল তখনকার সময়ে জাপানে এই ভয়ঙ্কর আত্মার খবর সব সময় পত্রিকায় থাকত এরকম অনেক লোক ছিল যারা দাবি করেছিলেন যে তারা কুচি কুচিসাকের আত্মাকে দেখেছিল সেই সময় এতটাই ভয় ছিল যে তখনকার সময় জাপান সরকার ছাত্রদেরকে স্কুলে আনা নেওয়ার জন্য পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দেয় কিন্তু তারপরেও কুচি কুচিসাকে ওনা অনেক লোককে তার শিকার বানিয়েছিল কিন্তু সে এটা কেন করে এর উত্তর জানতে আমাদেরকে যেতে হবে ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে আনুমানিক বারো শতকের নয়শো সাল পূর্বে জাপানের একটি ছোট গ্রাম হিরিয়ামে যেখানে অনেক সুন্দর একজন মহিলা ছিল যিনি তার সৌন্দর্যের উপর অনেক অহংকারী ছিলেন সে সময় তিনি তার স্বামীর সাথে শান্তিতে বসবাস করছিলেন তার স্বামী ছিল একজন সৈনিক যুদ্ধের সময় তার স্বামী গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু যুদ্ধ শেষ হলে যখন তার স্বামী গ্রামে ফিরে আসে তখন সে তার স্ত্রীকে অন্য একজন পুরুষের সঙ্গে দেখতে পান এটা দেখে ওই সময় ওই সৈনিক অনেক রেগে গিয়েছিল এবং তিনি তার রাগ সহ্য করতে না পেরে তার তরোয়াল দিয়ে তার স্ত্রীকে একটি আঘাত করেন এবং এই তরোয়ালের আঘাতে তার স্ত্রীর মুখ সম্পূর্ণরূপে চিরে যায় এখন কে তোমাকে সুন্দর বলবে এই কথা বলে সেই মহিলা স্বামী সৈনিক সেই গ্রাম ছেড়ে চলে যায় কিন্তু তার স্বামীর ওই তরোয়ালের আঘাতে তার মুখে একটি বিচ্ছিরি এবং ভয়ঙ্কর দাগ চলে আসে যখন সেই মহিলা সুস্থ হবার পর তার মুখের এই অবস্থা দেখে তখন সেই মহিলা বুঝতে পারলেন যে তার মুখের যে এত সৌন্দর্য ছিল সেই মুখ এখন অনেক ভয়ঙ্কর দেখায় সে সেই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে এবং তখন সেই সুন্দর মহিলা মারা গেলেন সবাই ভেবেছিল তার গল্প হয়তো এখানেই শেষ কিন্তু প্রায় এক হাজার বছর পর সে আবার জেগে উঠল এবং জন্ম দিল এক ভয়ঙ্কর রহস্যের এবং সেই ভয়ঙ্কর রহস্যটির নাম দেওয়া হয়েছিল সেই মহিলার নাম অনুসারে কুসিসাকে ওনা এখন পর্যন্ত জাপানের অনেক লোক এটা বিশ্বাস করে যে কুচিসাকে ওনার আত্মা এখনো জাপানের অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে তার পরবর্তী শিকারের খোঁজে তো বন্ধুরা আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ